সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি মিত্রিকা টিভিতে যে যেখান থেকে দেখছেন দেশি এবং বিদেশি সব দর্শক শ্রোতাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এসেছি নতুন আরেকটি এপিসোড নিয়ে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম একসাথে সাথী ফসল হিসাবে কাকুল্যের সঙ্গে আদা পেঁপে চাষ একশো পাঁচটি পেঁপে গাছের মধ্যে ওনার পঁয়ত্রিশটি গাছ পুরুষ গাছ হয়েছে আমরা সাধারণত জানি যে পেঁপে গাছ দু ধরনের হয় একটি মাতৃগাছ আর একটি পুরুষ গাছ পুরুষ গাছগুলোতে ফুল আসে এরকম লম্বা লম্বা যেগুলোতে কোনো ফল ধরে না মাতৃ গাছগুলো হয় এখানে ফুল আসে গাছের সঙ্গে আমরা যদি ভিডিওতে আপনাদেরকে দেখাই যে মাতৃ গাছের ফুলগুলো কেমন হয় দেখতে পারবেন সাধারণত আমরা জানি যে পুরুষ গাছে কখনোই ফল আসে না কিন্তু এখানে এক্সেপশনাল ওনার প্রায় তিরিশটি গাছ পুরুষ গাছ হয়েছে তার ভিতরে বিশটি গাছে ওনার এরকম দেখেন আপনি যদি দেখতে দেখেন দেখলে অবিশ্বাস্য একটা বিষয় যেটি কল্পনার বাহিরে যে এত ফল পুরুষ গাছে কিভাবে আসলো তারপরে আবার পুরুষ গাছ দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই আপনাদের ভিডিওর জন্য দেখেন এখানে আবার পুরুষ গাছ দেখেন আর একটা পুরুষ গাছ যেখানে এখানে দেখেন তারপরে আর একটা পুরুষ গাছ যে গাছে ফল ফল ধরছে এই দেখেন ফল আছে এটি একটা পুরুষ গাছ পুরুষ গাছে আবার দেখেন একটা পুরুষ গাছ দেখেন আপনাদেরকে দেখাই দেখেন এই পুরুষ গাছটা ব্যাপক ফল এই পুরুষ গাছ থেকে ব্যাপক একটা ফল এসেছেন আপনাদের কেমনে কেমন করে দেখেন আবার আবার এখানে দেখেন পুরুষ গাছ একশো পাঁচটি গাছের ফলগুলো অন্যরকম পুরুষ গাছ এবং মাতৃ গাছের ফল ফল যদি আপনারা ভিডিওতে বুঝতে পারেন তাহলে দেখতে পারবেন ওই গাছগুলোর ফলগুলো একটু লম্বাটে আপনাদেরকে যে ফুলের কথা বলছিলাম দেখেন এই ফুল মাতৃ গাছের ফুল দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আবার আপনাদেরকে যদি পুরো আইল ফসলটা আপনাদেরকে দেখাই আবার দেখেন পুরুষ গাছ আবার পুরুষ গাছ এটা হান্ড্রেড পার্সেন্ট পুরুষ গাছ এটাতে কোনো ফল এখানে এতগুলো পুরুষ গাছে কিভাবে ফল এসেছে এই চাষির চাষি জনাব শহীদুল ইসলাম ভাই শহীদুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম শহীদুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটা পুরুষ গাছ আপনি এখানে তেত্রিশ শতকের একশো পাঁচটি গাছ লাগিয়েছেন জি জি তো একটা নতুন একটা আইপিএম স্কুল আমার মাঠে খুলিতে বসা ছিল আমি ক্লাস করছি হ্যাঁ এই ওইখানে কিছু ক্লাসে কিছু আমার মাথায় আসছে হ্যাঁ তো আমি পেঁপেটা লাগাইছি অবশ্য ফাল্গুন মাসের শুরুতে ফাল্গুন মাসের শুরুতে শুরুতে হ্যাঁ আমার কথা লাগানোর পর আপনি গর্ততে আপনি জৈব সার জৈব সার বেশি করে দিয়েছেন হ্যাঁ মাদা করছিলাম আগে মাদা করার পরে বেশি না সাত দিন রাখছিলাম হ্যাঁ তারপরে জৈব সার ইউজ করতো ভার্মি কম্পোস্ট যেমন সার আছে শেকড় প্লাস অর্গানিক ঠিক আছে নতুন সার আছে শ্রোতা আপনাদেরকে যেটা বলছিলাম যে গাছ উনি লাগিয়েছেন জৈব সার দিয়ে জৈব সার দেওয়ার পরে উনি কিছু রাসায়নিক সার ইউজ করেছিলেন কি কি পরিচর্যা নিয়েছিলেন সেই বিষয়টা একটু বলেন সজল ভাই যে সামথিং কিছু আমি রাসায়নিক সার দিছি যেমন পটাশ দেওয়া লাগছে গ্রিন কেল দেওয়া লাগছে ক্যালসিয়াম হ্যাঁ ক্যালসিয়াম জাতীয় এই ফলটা কিভাবে আসে যে ভাই এই উভয়লিঙ্গ গাছ থাকে হ্যাঁ উভয়লিঙ্গ গাছ থাকার কারণে এই কিছু গাছ পাঁচ জাতের পুরুষ গাছ আছে মানে পুরুষ গাছের ভিতরে পাঁচটা পাঁচটা পুরুষ গাছ আছে তো এটাতে তিনটাতে মাত্রা গাছ ফল আসে হ্যাঁ আর দুইটাতে আসে কিন্তু দুই একটা আসে দুই একটা আসে ঠিক আছে তাহলে আমরা কিভাবে ওই গাছটি কিনবো যেখানে আপনার ফুল এবং ফল হবে পুরুষ গাছ সেটা আমরা কিভাবে যেটা অ্যাকচুয়ালি মাত্তা গাছ সেটা সিস্টাটা আছে এটা এটা একটু একটু মোটা হবে এবং একটু বের হয়ে ফুলটা সবকিছু ঝুরে পড়ে যায় ঝরে পড়ে যায় আর এটাতে এই ফুলটা আছে ফুলটা ফুটবে এবং এই ফুলটা ফুটিয়ে এই ফুলের ভিতরে লম্বা পেঁপে আসবে পেঁপে আচ্ছা আমরা যেটা ভিডিওতে আপনাদেরকে সম্মানিত দর্শক সাথে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন কিছু কিছু ফুল আছে যেগুলোতে পেঁপে দেখা যাচ্ছে তো আপনি এই পেঁপে গাছটাতে স্পেশাল কি কি যত্ন নিয়েছিলেন সার কি দিয়েছিলেন এবং কি কি যত্ন নিয়েছিলেন সেই বিষয়টা একটু সংক্ষেপে যদি বলতেন জি আমি এই বললাম তো রাসায়নিক সার আমি কমই ইউজ হ্যাঁ। আসলে যখন গাছ আপনার হ্যাঁ, বড় হয়েছে বড় হওয়ার পরে আপনি যখন ফুল আসছে আমরা ফুল আসার পর সাধারণত দেখেছি যে এটি মাতৃগাছ হ্যাঁ। মাতৃগাছ এবং পুরুষ গাছ পুরুষ গাছ আসার পরে আমরা ফুল দেখার পরে আমরা পুরুষ গাছ চিনতে পারি তখন আপনি কোনো যত্ন স্পেশাল যত্ন নিয়েছেন আমি তেত্রিশ শতকে একশো পাঁচটা গাছ লাগাইছি যখন দেখছি যে প্রায় পঁয়ত্রিশটা মাত্রা গাছ হয়েছে পঁয়ত্রিশটা মাত্রা গাছ ঠিক আছে এখন পঁয়ত্রিশটা যখন মাত্রা গাছ হয়েছে তখন তো আমার দেখা লাগবে যে মাত্রা গাছ আসছে মাত্রা গাছে কীভাবে ফল আসবে হ্যাঁ আমি এর আগেও লাগাইছিলাম তো মাত্রা গাছেও দেখি ফল আসছিল তো এইবারে আমি মাত্রা গাছে যখন ফুল আসছে তখন আমি হরমোন ইউজ করছি হরমোন দিছি জি একুশ থেকে তিরিশ দিনের পর পর হরমোন ইউজ করতে হবে আমি হরমোন ইউজ করছি ফুল যখন আসছে তাই ক্যালসিয়াম যে সার দেবেন জি আর ফুল আসার সময় যখন দেখবেন পুরুষ গাছ হয়েছে তখন আপনাকে একটা হরমোন যা হরমোন জাতীয় ইউজ করতে আপনি কি হরমোন কি হরমোন ইউজ করছেন লিটোসন লিটোসন আর লিটোসন হরমোন ইউজ করছেন হরমোন ইউজ করার পরে কতদিন পর পর আবার হরমোন ইউজ করতে হয় আমি একুশ দিনে একুশ দিন পর ইউজ করি থেকে আসলে এই পুরুষ গাছে কীভাবে ফল আসে উনি যেটা ওনার ভাষ্য মতো উনি বলছেন যে এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে উনি যখন দেখছেন যে পুরুষ ফুল এসেছে তখন উনি একটা হরমোন স্প্রে করেছেন হরমোন ইউজ করেছেন তারপরে একুশ দিন পর আরেকবার হরমোন ইউজ করেছেন এইভাবে উনি একটা পুরুষ গাছে দুই তিনবার হরমোন ইউজ করার ফলে এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো ওনার ওনার ভাষ্য মতো এই ফলগুলো আর কি আসছে তো সামান্য দর্শক শ্রোতা এটি একটি এক্সেপশনাল জিনিস যে জিনিসটি আসলে সচরাচর খুব কম হয় কিন্তু কেন হচ্ছে আপনারা দুই একটা গাছে স্পেশালভাবে ট্রাই করতে পারেন শহীদুল ইসলাম ভাইয়ের মতো যেখানে পঁয়ত্রিশটি গাছের মধ্যে যেটা আমরা বলবো সেখান থেকে উনি ফল নিয়ে আসতেন আপনাদেরকে ভিডিওতে যে গাছ আমি দেখিয়েছি সবগুলো গাছ ওনার পুরুষ গাছে ফল এসেছে উনি এই পদ্ধতিটি অবলম্বন করেছিলেন এটি তো সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমরা ওনার সঙ্গে কথা বলছিলাম যে আসলে এই পুরুষ গাছে কীভাবে ফুল ধরে সচরাচর আমরা যেটা গ্রাম অঞ্চলে যে ভাষ্যটা আছে সেটি হচ্ছে যে দুটি পদ্ধতি চালু আছে একটি হচ্ছে খোঁজ দিলে আপনি হয়তো পুরুষ গাছে কিছু ফল আসে তিন দুই নম্বর হচ্ছে আপনার কিছু গাছের মাথা ভেঙে দিলে হয়তো ফুল আসে এটি গ্রাম অঞ্চলে আমরা কিন্তু আমরা যারা কৃষিতাত্ত্বিক আছি সেইখানে এখানে আমার কাছে মনে হয়েছে যে এই গাছটিতে উভয় লিঙ্গ ফুল আছে যেটি কিছু পুরুষ ফুল কিছু স্ত্রী ফুল আছে যে পুরুষ ফুলগুলোতে কোনো ফুল ফল আসতেছে না স্ত্রী ফুলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলো ধরছে আমার কাছে এটি মনে হয়েছে তো আমরা সংশ্লিষ্ট চাষির সঙ্গে কথা বলছিলাম ওনার অভিজ্ঞতাটি আপনি দুই একটি গাছে এটি প্রয়োগ করে দেখতে পারেন এবং আমার কাছে যেটি মনে হয়েছে সেটি আপনাদেরকে বললাম এই ছিল আমাদের আজকের এই করবো আশা করি দেখা হবে আবার নতুন কোনো এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ